এটা হচ্ছে বর্তমান যুগ এখনকার মানুষজন গান শুনে আপডেট হেডফোন দিয়ে আর এইটা প্রাচীন যুগ শুরু বড় লোকের হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, লম্বা লম্বা চুল এমন মাথায় বেঁধে দিব লাল গেন্দা ফুল দেখেছিলাম সারানে ওরে সারানে আমার সঙ্গে দেখা হবে বাবু বাগানে বড় লোকে দেখিল লম্বা লম্বা চুল নাম তোরা বর্তমান যুগে রান্না করা যায় ঘরে বসেই আগুনও আছে হাতের কাছে সব রেডি আছে তো হ্যাঁ রেডি কিন্তু প্রাচীন যুগে ছিল তার ব্যতিক্রম আগুন জ্বালানোই ছিল অনেক কষ্টকর তুই জ্বালা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ জীবনটা পেত না বর্তমান যুগে ঘড়ি আছে তাই তো ঘড়ি দেখে সময় মতো সবখানে যাওয়া যায় চলে আসছি এত তাড়াতাড়ি পারফেক্ট টাইম <laughs> চলো হ্যাঁ আর প্রাচীন যুগে ঘড়ি দেখতো এইভাবে সূর্যের আলোই ছিল তাদের ঘড়ি বান্ধবী কখন যে আসবে সময় যেন কাটে না বড় একা একা লাগে কাইসা দেখো আমি বানাইছি যদি সূর্য না ওঠে মেঘলা আকাশ অথবা বৃষ্টি হয় তাহলে তাইলে আর কিছুই না কুত্তা ভাগ্য তো ওয়েট করব বাতেন আসছে না কেন দুই দিন ধরে কিছু খাই না জীবনটা বেদনা কিছু আছে নাকি ধর হ্যাঁ বাহ সুন্দরী নারী আর আমার জীবনটা ভিকারি এত সুন্দরী মেয়ে ঢাকা শহরে দেখা যায় না একটু মন ভরে দেখি প্রাণ ভরে দেখি ম্যারিড <laughs> নাকি সিঙ্গেল কে জানে ইস একটু হ্যান্ডসাম হইলে পটাইতে পারতাম নাম কি রে হুম সুন্দরী এই কোথায় থাকেন হ্যাঁ এই যে গরিব বলে কথা কন না আমিও মানুষ তো নাকি সবাই পাগল বললেও আজ আপনাকে দেখে পাগল হয়েছি ভালোবাসা দেওয়া যায় নাকি কত ঢং সুন্দরী ফেসবুক আইডিটা দাও কি সুন্দর করে ডাকতেছে কাছে আসবো ও যান পাটাও কি সুন্দর দেখছ এই যে চলে আসছি ও হ্যাঁ? এটা বয়ফ্রেন্ড হুম দেখতে তো রোগা কয় কি কেমনে মাইয়ারা পাঠাইছাস তোরে হাসপাতালের রুগী লাগে তোর থেকে তো আমি সুস্থ হ্যাঁ রে একটু টাকা পয়সা হইছে দেখে মাইয়ারে পটাইতে পারছস যেদিন তোর টাকা পয়সা থাকবে না মাইয়া পালাইবো মনে রাখিস ধরা খাবি চুপ কর শালা ও মা পাগল তুমি ঠিক আছো তুমি একটা অপদার্থ সরি চলো অভিশাপ দিলাম তোর গার্লফ্রেন্ড এখন থেকে আমার গার্লফ্রেন্ড হ্যাঁ চলো যান চলো শোনা